মানকুলো মানে সফার আইলাম ও আমি মানকুলো মানে সফার আইলাম ও তবু আহিলা না মোর বাড়িতে লাশয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে আমি মানকুলো মানে সফাড়াইলাম ও আমি মানকুলো মানে সফাড়াইলাম ও তবু আহিলা না মোর বাড়িতে লাশয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে নিত্য হইতো দেখার বন্ধু ওই না নদীর ঘাটে অবলারে প্রেম শিকাইয়া রইলা দূরে সরে নিত্য হইতো দেখারে বন্ধু ওই না নদীর ঘাটে অবলারে প্রেম শিকায়া রইলা দূরে সরে তুমি এই ঘাটে আর নাও ভিড়াও না ও তুমি এই ঘাটে আর নাও ভিড়াও না ও তুমি নাহ ভিড়াও কোন ঘাটেতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আষাঢ় শ্রাবণ মাসে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে সোনা বন্ধু নাই রে তুমি আষাঢ় শ্রাবণ মাসে আমার দুই চোখেতে বৃষ্টি ঝরে ও আমার দুই চোখেতে বৃষ্টি ঝরে ও বন্ধু পাহাড় ভাঙ্গে এই বুকেতে লাশ হইয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া ভাসিলাম নদীতে রঙ্গে রঙের পাহালুরাইয়া কত নৌকায় আসে যায় সোনা বন্ধু বুঝলা না রে মনে কিসের দুঃখ বয় রঙ্গে রঙ্গের পাহালুরাইয়া কত নৌকায় আসে যায় সোনা বন্ধু বুঝলা না রে মনে কিসের দুঃখ বয় তুমি সাজুর মনে আইসো ফিরে ও তুমি সাজুর মনে আইসো ফিরে ও তুমি আইসো আমার বাড়িতে লাশয়া ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশয়া ভাসিলাম নদীতে আমি মান কুলো মান সভার আইলাম ও আমি মান কুলো মান সভার আইলাম ও তবু আহিলা না মোর বাড়িতে লাশ ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ ভাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ ভাসিলাম নদীতে